করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোড়ার নাম কি সময়ের দিকে খেয়াল রাখবেন হুজুর সঠিক উত্তর দিয়েছে গ্রুপ নাম্বার পনেরো গ্রুপ নাম্বার পনেরো বোনাস নাম্বার এক নিজস্ব প্রশ্ন গ্রুপ নাম্বার পনেরোর নিজস্ব প্রশ্ন হুজরে করিম রাষ্ট্র পরিচালনার কেন্দ্র ছিল কোনটি মসজিদুল সঠিক উত্তর দিয়েছে মসজিদুল নবাবি গ্রুপ নাম্বার চোদ্দ পনেরো তার নিজস্ব নাম্বার দুই পেয়ে গেছে এবারের প্রশ্ন গ্রুপ নাম্বার চোদ্দ সিনাচার শব্দের অর্থ কি বক্ষ বিতরণ বক্ষ বিতরণ রং বক্ষ বিতরণ সঠিক উত্তর বক্ষ বিতরণ নয় বক্ষ বিতরণ গ্রুপ নাম্বার 13 বোনাস নাম্বার এক গ্রুপ নাম্বার 13 তার নিজস্ব প্রশ্ন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ কি সঠিক উত্তর দিয়েছে গ্রুপ নাম্বার তেরো নিজস্ব প্রশ্নের উত্তর দিয়েছে দুই নাম্বার হাসিল করেছে আচ্ছা এবার গ্রুপ নাম্বার বারো তার নিজস্ব প্রশ্ন জাহান নামের দারোয়ানের নাম কি সময়ের দিকে খেয়াল রাখবে সঠিক উত্তর দিয়েছে গ্রুপ নাম্বার নয় বোনাস নাম্বার এক জাহান নামের দারোয়ানের নাম হল হজরত মালিক আলহি সালাতু আসসালাম মালিক আচ্ছা গ্রুপ নাম্বার এগারো গ্রুপ নাম্বার এগারো তার নিজস্ব প্রশ্ন এটা একটি তালা এটা একটি তালা এর আরবি কি রং উত্তর হাদা কুফলুন সঠিক উত্তর দিয়েছে হাদা হ্যাঁ। কুফলুন এটা একটি তালা বোনাস নাম্বার নয় নয়ের বোনাস নাম্বার এক দশের নিজস্ব প্রশ্ন গ্রুপ নাম্বার দশ তার নিজস্ব প্রশ্ন এটা একটি ঘর এর আরবি কি এটা একটি ঘর এর আরবি কি আরবিতে এটাকে কি বলা হয় বাইরে থেকে কেউ প্রশ্নর উত্তর বলবে না সঠিক উত্তর দিয়েছে মানে এটা একটি ঘর নয় বোনাস এক নয় নিজস্ব প্রশ্ন ফেরেস্তারা কি দিয়ে তৈরি নূর বা জ্যোতি দ্বারা সঠিক উত্তর দিয়েছে ফেরেস্তারা নূর অর্থাৎ জ্যোতি দিয়ে তৈরি বোনাস নাম্বার নয় তার নিজস্ব প্রশ্নের জন্য দুই পেয়েছে গ্রুপ নাম্বার আট তার নিজস্ব প্রশ্ন শব্দের অর্থ কি সঠিক উত্তর দিয়েছে গ্রুপ নাম্বার আট তৌহিদ শব্দের অর্থ হলো একাত্মবাদ সাথে নিজস্ব প্রশ্ন নাম্বার সাত তার নিজস্ব প্রশ্ন জান্নাতের সংখ্যা ও জাহান নামের সংখ্যা কটি জান্নাতের সংখ্যা সাতটি আর সংখ্যা রং উত্তর জান্নাতের সংখ্যা সংখ্যা রং উত্তর সঠিক উত্তর দিয়েছে গ্রুপ নাম্বার পাঁচ আচ্ছা। গ্রুপ নাম্বার পাঁচ বোনাস নাম্বার এক গ্রুপ নাম্বার ছয় গ্রুপ নাম্বার ছয় তার নিজস্ব প্রশ্ন মদিনা শরীফের আমরা নাম শুনেছি মদিনার আগের নাম কি ছিল মদিনা শরীফের আগের নাম কি ছিল সময় দেখে খেয়াল রাখবেন সঠিক উত্তর দিয়েছে ইয়াসরিফ মদিনা শরীফের আগের নাম ছিল ইয়াসরিফ তার বোনাস নাম্বার এক পাঁচের নিজস্ব প্রশ্ন কলকাতায় ভালো করে শুনবে কলকাতায় সব সবচেয়ে পুরাতন মসজিদ কোনটি রং উত্তর সঠিক অ্যান্সার দিয়েছে গ্রুপ নাম্বার চার বোনাস নাম্বার এক গ্রুপ নাম্বার চার তার নিজস্ব প্রশ্ন কলকাতা তথা ভারতের সর্বপ্রাচীন সরকারি মাদ্রাসা কোনটি আলিয়া মাদ্রাসা সঠিক উত্তর দিয়েছে গ্রুপ নাম্বার চার তার নিজস্ব নাম্বার অর্জন করেছে দুই গ্রুপ নাম্বার তিন তার নিজস্ব প্রশ্ন কাবা গৃহে প্রথম ভিত্তি স্থাপনকারী কে রং উত্তর সঠিক উত্তর দিয়েছে গ্রুপ নাম্বার দুই কাবা গৃহের প্রথম ভিত্তি স্থাপনকারী হজরতে আদম নবী আলী আসসালাম গ্রুপ নাম্বার দুই তার নিজস্ব প্রশ্ন কোরআন শরীফে রসুল শব্দটি কতবার এসেছে একশো বার সঠিক উত্তর দিয়েছে কোরআন শরীফে রসুল শব্দটি এসেছে একশো বত্রিশ বার গ্রুপ নাম্বার দুই সে নিজস্ব নাম্বার পেয়েছে দুই গ্রুপ নাম্বার এক তার নিজস্ব প্রশ্ন কোরআন শরীফে সিজদার আয়াত কটা আছে সাতটি বলেছে রং উত্তর আচ্ছা কোরআন শরীফে শেষদার আয়াত কটি আছে শেষদার আয়াত কোরআনে শেষদার আয়াত কটা আছে কোন সময় নেই রং সঠিক উত্তর দিয়েছে গ্রুপ নাম্বার চার কোরআন শরীফে মোট চোদ্দটি ইমাম শাফি রহমাতুল্লাহ আলহের মতে আছে পনেরোটি থেকে আবার আবার আবার আবার এক থেকে শুরু হবে এই তৃতীয় রাউন্ড চলবে এবার তৃতীয় রাউন্ড চলবে আচ্ছা আমাদের রাউন্ড নাম্বার চলছে এবার এক তার নিজস্ব প্রশ্ন হজরত আদম নবী আলী হিসালামের উপাধি কি সঠিক উত্তর দিয়েছে নবী আদমের উপাধি ছিল আবু বাসার ও সাফিউল্লাহ গ্রুপ নাম্বার এক নিজস্ব নাম্বার অর্জন করেছে দুই গ্রুপ নাম্বার দুই তার নিজস্ব প্রশ্ন সর্বপ্রথম কোরআন সংকলন করেন কে সর্বপ্রথম কোরআন সংকলন করেন কে নির্দেশে